বসেন হে হে স্যার আমি মেলা আগের থেকেই বসে আছি নাম কি আপনার আপনি কি কানা না অন্ধ আপনার কাছে তো কাগজ আছি কষ্ট হলে দেহা oh, নেন না আপনিই কন নেকেন না আপনি কবার কছি আপনি কন কইলে আমি তো স্যার নেকেন লেহা নেকবো না আপনি কন আরে স্যার আমার নামই নেকেন oh, কি না আবার মানুষের নাম হয় নাকি আর আমার নাম মেলা বড় তো তাই আমার স্কুলের স্যাররা আমার নাম ছোট নাকেন দেহি আপনার নাম কত বড় আপনার পুরো নামটা কন্ত মোহাম্মদ নাকাব্বর আলী কাব্বর হোসেন কুদ্দুস হোসেন ফাহিম রহমান নাইম শেখ কুদ্দুস এই থামেন থামেন আপনার নাম কনেক মনা আপনার নাম কলেন নাকি আপনার গোষ্ঠীর সবার নাম হুদ্দা কলেন সেজন্যই তো আমি আগেই করলাম যে আমার নাম মেলা বড় আসলে যৌথ ফ্যামিলি তো একটা নাম দাদা দিছে একটা দাদি দিছে একটা নানা দিছে একটা নানি দিছে একটা কাক্কা দিছে একটা খালা দিছে এবারে আমার নাম মেলা বড় হয়ে গেছে স্যার তা কত দূর পর্যন্ত লেখাপড়া হচ্ছেন মাইল দিয়ে অবুই স্যার ফাইজলামি হয়ে বেড়েছেন এখানে মাইল দিয়ে কেবলে পড়াশোনা হারা যায় আপনি কি আমার দুলাভাই অন্যায় যে আপনার আমি ফাইজলাম ধর্ম আমার বাড়ির থেকে তো আমার স্কুল মাইল দেখতো বই এই জন্যই তো খুললাম যে মাইল দেখলে আবার ধরছি হ্যাঁ বুঝবার পারছি আচ্ছা কন তো দেশপ্রেমী কাক কয় যারা মানসিক দল থেকে আমাগর দলে আসে তাগরই দেশপ্রেমিক কয় আচ্ছা কন তো বিশ্বাসঘাতক কাক কয় যারা আমাগর দল ছেড়ে মানসের দলে যায় তাগরই বিশ্বাসঘাতক কয় oh, এমন একটি ইংরেজি শব্দ কন্ত যা মানুষ সবসময় ব্যবহার করে আই লাভ ইউ স্যার কি আমি আপনার গার্লফ্রেন্ড না বউ যা আমাকে আই লাভ ইউ কন স্যার আপনি মাইন্ড করেন গে আপনিই তো কলেন যেমন একটা শব্দ কাজ যা সবাই ব্যবহার করে এখনকার সময় দুই বছরের গেদাগেদি থেকে শুরু হয়ে ষাট বছরের বুড়া বুড়ি আই লাভ ইউ কয় স্যার আই লাভ ইউ কি খালি প্রেমিক প্রেমিকা কার বইয়ে কি ক যায় বাপ মায়ের ক যায় না